SPX 109, get ready to land. Slow down. Slow down, okay? We are almost here. আপনারা কারা we are not here to harm you আমার করে কেমনে ঢুকলেন ভাই চোর চোর চোর চোর চোর hey hey hey hey hey calm down calm down okay <laughs> calm down we are from solar po 331 basically you can call us aliens <laughs> calm down human We are just here for a conversation. I think you have something precious for us. আমরা খেয়াল করে দেখলাম কিছু মানুষ প্রায়ই একত্রিত হয় একসাথে হয়ে স্পেশাল একটা জায়গায় গিয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তারা সেখানে কি করে ও ওখানে আসলে মুসলমানরা একসাথে যায় নামাজ পড়ার জন্য দ্যাট ইজ কল্ড মসজিদ can they just pray alone of course they can আর জামাতে নামাজ পড়লে কিন্তু সাতাশ গুণ বেশি সোয়াব হয় What do you mean by sawab? এটা পুরস্কার a reward for afterlife. So you guys also have interest in the afterlife as well. I'm afraid we have many questions, but we don't have much time. Hey, তুমি আমাদের সাথে চলো SPX 109, get ready for hijack. We are taking you away. Wait, wait, wait, wait, wait, ভাই আমাকে আপনারা ছেড়ে দেন Instead, take this. What is this? এটা দিয়ে কি হবে Did you write it? No, no, no, no, no, no. This is the most special book in the world. This is the miracle. This contains the word of Allah subhanahu wa ta'ala, the creator of the heavens and the earth. So this is the treasure the leader was talking about তুমি যে আমাদেরকে বইয়ের কপিটা দিয়ে দিলে এখন যদি আমরা এটার সবগুলো কপি পৃথিবী থেকে মুছে দিই ধ্বংস করে ফেলি তাহলে তুমি এটা কিভাবে ফিরে পাবে যদি পৃথিবীর সব কোরআনকে ধ্বংস করে দেওয়া হয় তারপরেও এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে আবারও লিপিবদ্ধ করা যাবে কীভাবে সম্ভব what if we destroy all the machines and the memories of it from this entire planet how will you be able to reproduce it হ্যাঁ we don't need a machine for that actually পৃথিবীতে এমন কিছু মুসলিম আছে যাদের পবিত্র কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মুখস্থ আমরা তাদেরকে কোরআনের হাফেজ বলি Indeed, this is the book of miracle. Indeed, this is the book of miracle. Guys, this was just done for entertainment purpose only. I mean, none of it was real. But only the Quran is real because it's the book of miracle and it contains the words of Allah subhanahu wa ta'ala.